ইসলামী নেটওয়ার্ক বিডি ইউটিউব চ্যানেলে নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে স্বাগত আপনারা অনেকে জানতে চেয়েছেন ইসলামে বন্দীদের অধিকার অপরাধ দমন ও অপরাধীর সংশোধনে যথাযথ শাস্তি প্রয়োগের ভূমিকা অপরিহার্য আইন সিদ্ধ বিচার প্রক্রিয়ার মাধ্যমে কাউকে কারারুদ্ধ করে রাখা সে প্রক্রিয়ারই ধারাবাহিকতা তবে সাধারণ একজন মানুষের যতটুকু মৌলিক অধিকার প্রাপ্য কারাবন্দিরও ততটুকু অধিকার প্রাপ্য বন্দির সব ধরনের মানবিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব মানুষ হিসাবে বন্দির প্রতি সম্মানজনক আচরণ করতে হবে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বের অধিকার চিনিয়ে নেয়ার ক্ষমতা তিনি কাউকে দেননি তাই বন্দির সঙ্গে উত্তম আচরণ করতে হবে বদর যুদ্ধে অনেক কাফের বন্দী হলে সাহাবিদের উদ্দেশ্যে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন তোমরা বন্দীদের সঙ্গে উত্তম ব্যবহার করো আল মাগাজি প্রথম খণ্ড একশো উনিশ নম্বর পৃষ্ঠা বন্দী অসুস্থ হলে বা অন্য কোনো সমস্যায় থাকলে তার সেবা শুশ্রূষা করা ও চিকিৎসা নিশ্চিত করা কারা কর্তৃপক্ষের দায়িত্ব রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম জুহাইনা গুত্রের এক গর্ভবতী নারী রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বলে হে আল্লাহ রসুল আমি হট তথা দণ্ডবিধির উপযুক্ত আমার উপর তা প্রয়োগ করুন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়কে ডেকে বলেন এই নারীর প্রতি সদাচার করবে সন্তান প্রসব করলে তাকে আমার কাছে নিয়ে আসবে প্রয়োজন হলে বন্দির চিকিৎসার জন্য উপযুক্ত চিকিৎসকের ব্যবস্থা করতে হবে ইসলামের প্রত্যেক যুগেই সব বন্দির সুস্থতা নিশ্চিতের জন্য চিকিৎসক নিযুক্ত ছিল ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কারাগারে বন্দির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন খলিফা মুক্তাদির বিল্লা ওনার সময়ে কারাবন্দীদের জন্য চিকিৎসক নির্ধারিত ছিল বন্দি রোগীদের চিকিৎসার জন্য তারা প্রতিদিন প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন বন্দি যে হোক না কেন তার জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করা ইসলামের নির্দেশনা আল্লাহ তালা মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন তারা খাবারের প্রতি আসক্তি সত্ত্বেও অভাবগ্রস্ত এতিম ও বন্দীদের আহার করায় সৌরাত আহর আয়াত সুমামা বিন উসাল রাজিয়াল্লাহ তালা আনহুকে মসজিদে তিন দিন বন্দি করে রাখা হয় তখন রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের বলেন তোমরা তার সঙ্গে সদাচার করো তোমাদের খাবার একত্র করে তার কাছে পাঠাও সাহাবিরা রাসুল সাল্লাহ সাল্লামের উঠে দুধও তার কাছে পাঠাতো সহিবুকারি হাদিস চার হাজার তিনশো বাহাত্তর এছাড়া মানসম্মত কাপড়ের ব্যবস্থা করা বন্দির প্রাপ্য তালিকায় অন্তর্ভুক্ত হজরত জাভের রাজিয়াল্লাহ তালাহ বর্ণনা করেন বদরের যুদ্ধের পর বন্দীদের আনা হয় তাদের মধ্যে হজরত আব্বাস রাজি আল্লাহ তালা আনহু ছিলেন তার গায়ে কোনো কাপড় ছিল না রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য একটি জামা খুঁজতে লাগলেন আবদুল্লাহ বিন উবাইয়ের কাপড় তার সাইজের ছিল রাসুল সাল্লাহ সাল্লাম আব্বাসকে তা পরিধান করান সহিবুকারি দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস এছাড়া বন্দির সঙ্গে পরিবারের সাক্ষাতের ব্যবস্থা করা এবং তার সার্বিক কুসখবর নেওয়া ইসলামের শিক্ষা রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাহ কারাম বন্দীদের নিয়মিত কুসখবর নিতেন তাদের উদারতা অনুগ্রহ দেখে অনেক বন্দী ইসলামে দীক্ষিত হয়েছে সুলতান সালাউদ্দিন আইয়ুবি মিশরের শাসক হওয়ার পর কায়রুর একটি কারাগারে দুরবস্থার কথা জানতে পারেন এবং তা তিনি সাথে সাথে ভেঙে সেখানে একটি মাদ্রাসা স্থাপন করেন আল মুকাদ্দিম পৃষ্ঠা চার খণ্ড উনাশি নম্বর পৃষ্ঠা হজরত আবু উজাইর আদি আল্লাহ তালাহ বর্ণনা করেন মুসলিমরা আমাকে যখন বন্দি করে নিয়ে এলো তখন জৈনিক আনসারের ঘরে আমার জায়গা নিয়ে তারা আমাকে দুবেলা রুটি খেতে দিত আর নিজেরা খেজুর খেয়ে থাকত এই ছিল রাসুল সাল্লা সাল্লামের উপদেশ ও নির্দেশের ফল কেউ কোথাও থেকে এক টুকরো রুটি পেলেও তা আমাকে এনে দিত আমার লজ্জা লাগতো তা গ্রহণ করতে তাই আমি তা ফিরিয়ে দিতাম কিন্তু তারা আমাকে জোর করে দিত এবং নিজেরা তা হাত দিয়েও ধরত না যুদ্ধবন্দির মধ্যে রাসুল সাল্লামের সাসা আব্বাস বিন আব্দুল মুতালিবও ছিলেন ছিলেন চাচার ছেলে আকিল ইবিনে আবু তালেব তার কন্যা হজর জৈনব রাদি আল্লাহ তালাহা স্বামী আবুল আস ইবিনে রাবিয়া ছিলেন তাদের সঙ্গে কোনোরূপ বিশেষ ব্যবহার করা হয়নি সাধারণ যুদ্ধবন্দীদের সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছিল তাদের সঙ্গেও সে একই ব্যবহার করা হয় হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালাহু মুসলিম মিল্লাতের অভিসংবাদিত বিজয়ী সেনাপতি হাজার হাজার রোমানদের বিরুদ্ধে যুক্তি করেছেন জয়ী হয়েছেন গ্রেপ্তার করলেন অনেক পুরুষ এবং অনেক মহিলাকে মহিলাদের মধ্যে একজন ছিলেন গর্ভবতী খালিদ রাদি আল্লাহ তালাহু তার কথা জানতে পেরে তাকে মুক্ত করতে নোটিশ জারি করেন সাথে সাথে মহিলা মুক্ত হন এবং খালিদ রাজি আল্লাহ তালাহু এর উত্তম আচরণের কারণে তিনি মুসলমান হয়ে যান ওই মহিলার ইসলাম গ্রহণের পিছনে একমাত্র কারণ ছিল খালিদ বিন ওলিদ রাজি আল্লাহ তালাহুর উত্তম আচরণ পরবর্তীতে ওই পরিবার থেকে জন্ম নেন মুসলিম মিল্লাতের আরেকজন অভিসম্বাদিত বিজয়ী নেতা মুসা ইবিন নুসাইর রাহমতুল্লাহ আলী বন্দীদের সাথে এটা ছিল ইসলামের সাধারণ আচরণের মাত্র একটি ঐতিহাসিক উদাহরণ বন্দীদের সাথে ইসলামের এই মানবিকতা কত তাৎপর্যমণ্ডিত কত মহান তা অনুভব করা যায় পাকিস্তানের ডক্টর আফিয়া সিদ্দিকের সাথে তথাকথিত সভ্যতার টিকাদার সম্প্রদায়ের অমানবিক ব্যবহারের কাহিনী জানলে আফিয়ার সাথে তাদের অমানবিক আচরণের কারণে পৃথিবীর সুন্দর ইতিহাস আজ কলঙ্কিত ইসলাম বিদ্বেষী কুপুরী শক্তি মুসলমানদের চারিত্রিক আদর্শের কাছে ব্যর্থ এবং পরাস্ত ইসলাম ও মুসলমানের চারিত্রিক এই ঝয় সেই প্রথম যুগ থেকে আজও চলমান যুগে যুগে এর কাছে হার মেরেছে বস্তু জগতের শক্তি এবং পরাশক্তিগুলো মুসলমানদের চারিত্রিক এই শক্তিতে আঘাত হানতে কুপুরের শক্তি সর্বদা মরিয়া এ বিষয়ে তাদের অপতৎপরতা সর্বদা অব্যাহত এই অপতৎপরতা খুব সূক্ষ্ম অনেক গভীর আগ্রাসী এক স্রোত ভয়ঙ্কর ভয়ঙ্কর ফাঁদ আকাশ সংস্কৃতির অভাব শৈলা ইসলামী চরিত্রে আগ্রাসনের নানান অপচেষ্টা রীতিমতো চরম হচ্ছে দুঃখজনকভাবে তাদের এই ফাঁদে আজ পা দিয়ে পা দিয়েছে আমার আপনার অনেক ভাই বোন এর কাপড়া দিতে হচ্ছে সম্মিলিত মুসলিম সমাজকে যা কোনোভাবেই সমর্থনযোগ্য ও ক্ষমাযোগ্য নয় বিশ্ব মুসলিমের আজকের এই দুরবস্থার একমাত্র কারণ হচ্ছে কোরআন ও সুন্না ছেড়ে দেওয়া আবার যদি পৃথিবীর দিকে দিকে ইসলাম ও মুসলমানের জয় জয়কার অবস্থা সৃষ্টি করতে হয় তবে করণীয় একটাই কোরআন সুন্নায় ফিরে যাওয়া রাসুল সাল্লাহ সাল্লাম যে আদর্শ জাহিলিয়াত দূর করেছিল সেই আদর্শ আবার গ্রহণ করা ধনী গরিব ও ধর্ম ও বর্ণের ব্যবধান ভুলে গিয়ে উত্তম আচরণের আদর্শকে আটকে ধরা উঁচু করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান